गुम हो जाए हो जाए हमारे दिल रोशन हो जाए हमारे दिल रोशन चेहरे को हमारे नूरानी हो जाए हमारे दिल रोशन चेहरे हो हमारे اس نور کے سینے کا جلوہ جلوہ اس نور کے کے سینے جب سینہ وہ سینہ آ جائے جب سینہ وہ سینہ آ جائے ہم ہوتے پڑ گناگار ہوتے پاری যদি নবীর মোহাব্বত আমাদের অন্তরে যদি একবার এসে যায় নবীর মোহাব্বতের নূরের ফয়েজ একবার যদি করবে যদি অন্তরে যদি প্রবেশ হয়ে যায় আমাদের সর্বপ্রথম আমাদের চেহারাটা নৌরানিত হয়ে যাবে দুই নম্বর হলো কলবের সেই নূর থেকে আমরা অলৌকিক কিছু জিনিস আল্লাহ পাক আমাদেরকে দেখায় দেবেন চিল্লায় বলুন সুবহানাল্লাহ নবীর মহাব্বতের নূরের ফয়েস আমরা চাই কি চাই না নবীর মোহাম্মদ যদি কলমে একবার আসতে পারে একবার যদি এসে যায় হজরত উমর বলেন রাকাল থেকে আল্লাহ রাজা বানিয়ে দিবেন চিল্লা বলুন না সুবাহ হামারে दिल रोशन हो जाए हमारे दिल रोशन चेहरे हो हमारे नूरानी उस नूर के सीने का जलवा उस नूर के सीने के जलवा जब सीना वो सीना आ जाए चलो बोलून ना अल्लाह अकबर পাক আমার যুবক ভাইদেরকে আমার নবীর সেই রেসালতের ঝান্ডা নিয়ে ইসলামের সেই বাতি সেই প্রদীপকে আলোকিত করবার তো দান করুন চিৎকার দিয়ে বলুন আমি আপনাদের সামনে পবিত্র কোরআনে করিমের সৌরাতুল আম্বিয়ার দশ নম্বর আয়াত তেলাওয়াত করেছি আল্লাপাক এই আয়াতে সাত করছেন লাকাদ إليكم كتابا فيه ذكركم أفلا تعقلون আল্লাহ পাক বলেন অবশ্যই অবশ্যই আমি তোমাদের প্রতি এমন একটি কিতাব কোরআনে মাজিদ আমি নাজিল করলাম যে কিতাবের মধ্যে আমার প্যারা নবী রহমতুল্লাহ আলমিন শফিউল মুজনিবিন ইমামুল আম্বিয়া সাইয়্যিদুল কাউনাইন ওয়াস সাকালাইন রাহমাতুল আলামিন আমি এমন নবীর উম্মতের আলোচনা আমি কোরআনের পাতায় পাতায় করেছি তোমরা কি বুঝতে পারো না আমি এই নবীর উম্মতকে কতটুকু মর্যাদা দিয়েছি আমি কতটুকু সম্মান দান করেছি তোমরা কে বোঝো না আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল মুনাফিকুনের 8 নম্বর আয়াতে সাত করেন মদিনাতে আমার নবী সাহাবায়ে কারামের সাথে সাথে কিছু মানুষ ছিল তারা আমার নবীর সাথে চলাফেরা করত কিন্তু তারা অন্তর দিয়ে আমার নবীকে মহাব্বত করত না চিৎকার দিয়ে বলুন নজবিল্লা আমার নবীর সাথে চলতেন নবীর সাথে খেতেন কিন্তু আমার নবীকে অন্তর থেকে ভালোবাসতেন না তাদের নাম হচ্ছে মুনাফেক ঠিক কিনা বলুন তাদের নাম কি মুনাফিক মাথার উপরে টুপি আছে মুখে দাড়িও আছে তাকবীর ওলা ছোটে না নবীর ভালোবাসার কথা বললে তাদের খারাপ লাগে আছে না নাই নবীকে অন্তর থেকে মহাব্বত করে না খুদার কসম করে বলি আমার নবীর মহাব্বত ছাড়া আমার নবীর ভালোবাসা ছাড়া জান্নাতের চেহারা তোমরা দেখবার নবীর মহাব্বত আমরা চাই কি চাই না আমরা সবাই চাই নবীর মহাব্বত ছাড়া মুমিন হওয়া যায় না এই নবীকে মহাব্বত করতে হবে মহাব্বত যদি না হয় আজকের মিলাদুল নবী মাহফিলে এসে বসে আমার নবীর মহাব্বতের ফাইস অর্জন করতে হবে ঠিক না বলুন মহাব্বত করার জন্য জীবনে কত রাত ঘুমান নেই কত চিঠি লিখেছেন কত এস এম এস করেছেন আমার নবীর মহাব্বতের জন্য আপনি কি করেছেন আমাদের ভালোবাসা হতে পারে আমার উপস্থিতি হতে পারে আমার আর্থিক কোনো সাহায্য হতে পারে যারা আজকে আয়োজন করছেন আমার যুবক ভাইরা তাদেরকে বুকের সাথে মুখ লাগিয়ে তাদেরকে উৎসাহিত করুন তোমরা কাজ চালিয়ে যাও আমরা নবী সৈনিকরা তোমাদের পিছনে আছি চিৎকার দিয়ে বললাম আল্লাহ তাদের সম্মানকে বাড়িয়ে দিন বলুন আমি আমার সাথে যারা আমার নবীর সাথে যারা চলাফেরা করতেন নবীকে মহাব্বত করতেন না কোরআনের বাসায় তাদেরকে কি বলে কি বলে মুনাফিকের নামে আল্লাহ পাক পূর্ণাঙ্গ সূরা নাজিল করেছেন রসুলকে ওহির মাধ্যমে জানিয়ে দিয়েছেন হাবিব আমার আপনার সাথে চলে আপনার সাথে খায় তারা অন্তর দিয়ে আপনাকে মহাব্বত করে না আছে না নাই মুসলমান বিপদে পড়লে খুশি হয় ঠিক কিনা বলো কোনো আলেম যদি মুসিবতে পড়ে বলে যে দেখো দেখো মোবাইলটা সুন্দর করে স্ক্রিনটা বের করে দেখায় অমুক ওজোরের কি অবস্থা দেখো কষ্টে যারা খুশি হয় কষ্টে যারা খুশি হয় ইসলামের ক্ষতিতে যারা খুশি হয় তারা মুসলিম নয় তাদের নাম হচ্ছে কোরআনের বাসায় মুনাফেক ঠিক কিনা বলুন আমরা কি মুনাফেক হতে চাই আল্লাহ আমাদের হেফাজত করুন সাহা বলে আমি আমার নবীর যারা মুনাফেক ছিল তাদের সর্দার ছিল তার নাম আবদুল্লাহ বিন ওবাই ইবিনে সালুল সে একটা দল করেছে ভিতরে ভিতরে নবীকে কিভাবে বিপদে ফেলা যায় সে বলল আমরা মদিনাবাসী আমার নবী এবং কিছু সাহাবি মক্কা থেকে হিজরত করে মদিনায় এসেছেন আমরা তাদেরকে সুযোগ পেলে আমাদের মদিনা থেকে তাদেরকে আমরা তাড়িয়ে দিব আওয়াজ দিয়ে বলো নাউজুবিল্লাহ যেই নূর আসার কারণে মদিনা মোনাওয়ারা হয়েছে মদিনা আলোকিত হয়েছে আজকে সারা পৃথিবীতে মদিনাকে মোনাওয়ারা বলেছিলেন আজকে তার আমার নবীকে মদিনা থেকে বের করার ষড়যন্ত্র করে আল্লাহ পাক জিব্রাইলকে পাঠিয়ে কোরআন আয়াত নাজিল করে দিয়ে বলেন ইয়াকুলুনা তারা চলা পরামর্শ করে লাইন রাজা আনা ইলাল মাদিনাতি যদি আমরা মদিনায় ফিরি লাইফুরিজান্নাল আযযু মিনহাল আযাল আমাদের মতো সম্মানীরা মদিনার ভিতরে যারা হিজরত করে এসেছে তাদেরকে আমরা মদিনা থেকে বের করে মদিনাকে আমরা রাসুল মুক্ত সাহাবা মুক্ত করে দিব জুরু বলুন নাউজুবিল্লাহ আল্লাহ কুদরতি শক্তি দিয়ে বলেন العزة ولرسوله وللمؤمنين ولكن المنافقين لا يعلمون আল্লাহ বলেন শুনে রেখো ওয়ালিল্লাহিল ইজ্জা শক্তি সম্মান আল্লাহর জন্য সমস্ত শক্তি সবচেয়ে কার বেশি আল্লাহর বেশি আল্লাহ বলেন শক্তি ইজ্জত সম্মান আল্লাহর জন্য ওয়ালি রাসুলহি আল্লাহ রাসুলের জন্য ওয়ালিল মুমিনিনা কিয়ামত পর্যন্ত যত মুমিন আসবে মুমিনাত আসবে আমি আল্লাহ তাদের জন্য সম্মানের আমি বিধান করে দিলাম আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ আল্লাহ বলেন একমাত্র শক্তি সম্মান নম্বর আল্লাহর দুই নম্বর আল্লাহ রসুলের তিন নম্বর কেয়ামত পর্যন্ত সমস্ত মোমেন্টকে আমি সম্মান দান করেছি শক্তি দান করেছি জোরে বলুন না সবাই আল্লাহ কি বলছেন মুনাফিকরা সেটা বুঝতে পারে না বোঝার সেই শক্তি আমি তাদেরকে দেই নাই আল্লাহ পাক আমার নবীজিকে যে শক্তি দান করেছেন যে ইজ্জত মর্যাদা দান করেছেন শুধু কি দুনিয়াতে কবরে পরকালে আর শাহিমে সারা পৃথিবী লহে মাহফুজ কলমে আল্লাহ পাক আমার নবীটিকে সম্মান দান করেছেন জুড়ে বলুন না সুবহানাল্লাহ আজানের মাঝে শুনি তোমারি নাম একামতের মাঝে শুনি তোমারি নাম তোমারই জন্যে নমাজে জানাই সালাম তোমার নামে মোরা দরুদ পড়ি হযরত তোমার বলেন ইন্না কুন্না আগাল্লা কৌমিন মক্কার ভিতরে আমরা সবচেয়ে নিম্ন শ্রেণীর মানুষ ছিলাম মক্কাতে আমরা ছাগল চড়াতাম মাঠের ভিতরে মানুষ আমাদেরকে রাখাল বলে চিনত চিনত হজরত ওমর বলেন মক্কার ভিতরে বিদেশিরা যখন আসতো তারা আমাদেরকে রাখাল বলতো আমরা ছাগল চড়াতাম মোট ছড়াতাম আমাদের পরিচয় ছিল আমরা মক্কার মরুভূমির উঠ রাখাল ছাগলের রাখাল আমাদের পরিচয় ছিল রাখাল আল্লাহ পাক আমাদেরকে এমন একজন রহমতের নবী দয়ার নবী করেছেন যার পরিচয়ে আমরা পৃথিবীতে আমরা ছাগলের রাখাল থেকে আল্লাহ আমাদেরকে বাদশা বাড়িয়ে দিয়েছে হোলমর বলেন আমরা তো ছাগল ছাড়াতাম আজকে পৃথিবীর মানুষ আমাকে খলিফা বলেছিলেন ওমর উবনুল খত্তাব বলেছিলেন বাকাল থেকে আমরা প্রেসিডেন্ট হয়েছি রাজা হয়েছি একমাত্র ও ওসেইলাকে আমাদের নবী আল্লাহ যায় হো যায় হামারে দিল রোশন হো যায় হামারে দিল রোশন چہرے ہو ہمارے نورانی ہو جائے ہمارے دل روشن چہرے ہو ہمارے نورانی اس نور کے سینے کا جلوہ اس نور کیسی نے کے جلوہ جب سینہ सीना आ जाए जब सीना वो सीना आ जाए আমরা সাধারণ মুমিন হতে পারি গুণাগার হতে পারি যদি নবীর মোহাব্বত আমাদের অন্তরে যদি একবার এসে যায় নবীর মোহাব্বতের নূরের ফয়েজ একবার যদি কলবে যদি অন্তরে যদি প্রবেশ হয়ে যায় আমাদের সর্বপ্রথম আমাদের চেহারাটা নৌরানিত হয়ে যাবে দুই নম্বর হলো কলমের সেই নূর থেকে আমরা অলৌকিক কিছু জিনিস আল্লাহ পাক আমাদেরকে দেখায় দেবেন চিল্লায় বলুন সুবহানাল্লাহ নবীর মোহাম্মতের নূরের ফয়েস আমরা চাই কি চাই না নবীর মোহাম্মত যদি কলমে একবার আসতে পারে একবার যদি এসে যায় হজরত উমর বলেন রাকাল থেকে আল্লাহ রাজা বানিয়ে দিবেন চিল্লা বলুন না হামারে দিল রোশন হো যায় হামারে দিল রোশন চেহরে হো হামারে নোরানি উস নূর কে সিনে কা জলওয়া উস নূর কে সিনে কে জলওয়া जब सीना वो सीना आ जाए जरूर अल्लाह अकबर